আমি তেলের অনেক বেলা হয়ে গেছে আজকে উঠতে তো দেরি এগুলো রোডে যাই চলব গাড়ি গুলি চালাতে হয় সাথী সাথী ঠিক হ্যাঁ, হ্যাঁ, আছে মা আমি দাও হ্যাঁ, দিও কি কি খাবা তুমি কি খাবা বলো পিঠা ছোট ভাইটা আবার তেলের এই জন্য বেশি করে তেল আনা আচ্ছা ঠিক আছে তুই বোতলটা দে আর ওই ব্যাগটা দে আমি চালাই চালাই নিতে পারি দে বোতল দে

তেলের পিঠা বানাই দিব হ্যাঁ ভাইয়া শোনো বেশি করে তেলের পিঠা বানাই দিলে তুমি মনে করো যে সবাইরে দিবা না বুঝছো এমনিতে তেল নাই বুঝো না তেল নাই তোমার বানাই দিব তুমি খাবা হ্যাঁ? আচ্ছা চলো আমরা ঘরে যাই তেল তো আমরা দিল কত দেখি তেলের যে দাম তারপরে দিকে মা মরা দুইটা সন্তান অকালে ওকে মা মারা গেল ছোট বাচ্চাটা কইল তেলের পিঠা খাইব তেলের পিঠা তো তেল তো যে দাম এই যে বোতল দিল খালি বোতল টাকা পয়সা এমন কি আছে সারাদিনে ইনকাম টিনকাম তো তেমন রিক্সা তো ভাড়া হয় না কি জ্বালায় পড়লাম যাকে হাল্লা ভরসা যদি আল্লাহ দেয় তাহলে কতক্ষণ লাগবে রে যাই আজকে হ্যাঁ? বাজারে যাই গাড়ি গুড়ি চালাই হ্যাঁ, তেল তেল যাওয়া হয় যত বাড়ি তেল তেল নিয়ে পারি thank you হ্যাঁ ভাই আমি আসতেছি আমি চলে এসে এসে এসে ঠিক আছে ও যাবেন যাবো কোথায় যাবেন সামনে বউ যাবো বউবাজার জি ওঠেন বউবাজার কত নেবেন চল্লিশ টাকা মামা আরে মিয়া এখান থেকে এইটুকু ভাড়া চল্লিশ টাকা নাকি চল্লিশ টাকা মামা বেশি নিলে খাই মামা টাকা দিলে কি ক্ষতি আমি সারাদিন আশা করতেছি আমরা শুটিং করতে দশটা টাকা বেশি নিলাম আপনার কাছে পরিশ্রম করে খাইতে বাবা তাড়াতাড়ি কিন্তু হ্যাঁ, তাড়াতাড়ি রাস্তায় কিন্তু কোনো লোক নিতে পারবেন না আচ্ছা ঠিক আছে আপনি কিন্তু রাস্তায় কাউকে নিতে পারবেন চল্লিশ টাকা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই গাড়িতে উঠে আমার তো আসলে আমার যে টাইমে আমি তো যাইতে পারলাম কত আপনার ভালো তো চল্লিশ টাকা তিরিশ টাকা বললাম না আপনাকে চল্লিশ টাকা দেবো দেখছেন সময় আরে আপনি করে আসছেন আমার গাড়ি ভালো করে চালাবেন এই যে মানুষ অল্প বয়সের পোলা পান এখান থেকে এতখানি রাস্তা আছে চল্লিশ টাকা ভাড়া দিব তারপরে কি জানি চিন্তা করো মানুষ বলে মানুষই মনে করলো না আমার রিক্সাওয়ালারা তো মানুষের তৈরি করে নাই আসলে কোথাও কিনা আমার সাথে গাড়ি কম করে দাও আজকে তো আমার তেল কিনা শেষ পেয়েছি সারা রাত শিখে আজকে আমার কপালের অবস্থা না হ্যাঁ? কেমন লাগতে পারে মামা আপনার ছয়শো টাকা লাগবে হ্যাঁ কেবল গাড়িটা ভালো গাড়িটা নিয়ে বাইরে এলাম একটা বারো মাস কেবল আর গাড়িটা চলে না ঘুমায় ঘুমায় করবো মা শুনেন কি তাড়াতাড়ি আরাম হয় না বুঝছেন আমার ছেলেটা তেলের ভিড়ে খাইবো বদল আমার তেল না নিয়ে বাবা আজকে বাসায় আছেই কটা একটা ভাড়া মারা সাথে নষ্ট হয়ে আসে আচ্ছা লিমু কেমনে আসল তো আমার তেল কিনা তেল কিনবো কেমনে হ্যাঁ লাগছে কবলে শনি লাগছে লাগছে আগে চা খেয়ে নি চা খেয়ে নি ভাই একটা চা দিয়েন এই দুধ চা দিয়েন দুধ চিনি একটু বাড়াই দিয়েন কপালে শনি লাগছে গাড়িও নষ্ট দেওয়া গেলে কত দিন বাসায় আজকে যে কি নিয়ে যাবো ছোট বাচ্চারা রয়েছে পিঠ পিঠে খাওয়া তেলের যে দাম তা তো পকেটে টেহাও নাই খারাপ আমার যা অবশ্যই কি যাই সকাল সকালে আজকে আজকে তো বেলা দোষ তো শেষ সন্ধ্যা লেগেছে

control. Okay? Very good. রান্নার তেল আছে না আচ্ছা অবশ্যই থাকুন আগে দেন তো অনেক কথা নিব দেন কি তেল আছে পাম তেল আছে না না না পাম নাই বোতল আছে বোতল কত মামা এটা দুইশো দুইশো হ্যাঁ। কম কম নাই মামা তেল ভাই দাম কালকে দিয়ে দেবানি আরে না মামা আমি আমি হলো রিক্সা চালাই কালকে আরো এই যে এইখানে এইখানে এইখানে থাকুন এই যে বাড়িতে দরকার নাই ভাই ভাই আমার এত টাকা তেল নেওয়ার দরকার নাই আপনি আমার যে টাকা আছে ষাট টাকা ষাট টাকা আপনি আমার তেল দেন খোলা তেল খোলা তেল না তুলে দেন হ্যাঁ। আমার কাছে আরে মামা আপনি বাকিও দিবেন না আমার আমার আমার টাকা তো আছে ষাট টাকা আমার কাছে তাই না ভাই দুঃখিত ভাই খোলা বেশি না আপনি যদি খোলা লাগে অন্য জায়গা তো আপনার কাছে

খাইছি যে এতদিন পরে চার পাঁচ জায়গা থেকে কমপক্ষে পাঁচ সাত জায়গা থেকে আমি তেল পর্য করে এনে খাইছি কয়দিন মানুষের কাছে তেল চাওয়া যায় হ্যাঁ একটু একটু করে তেল চাওয়া যায় তারপর ছোট ভাইটা তেল ছাড়া ওরে পিঠা বানাই দিতে হবে ভাজা পিঠা খাইতে চাইছে এখন তেলের পিঠা খাইতে চাইছে আমি এখন তেল দেখাবো কই এখন তুমি তেল নিয়ে রাখবা তেল ছাড়া আমি রান্না করতে পারবো না আজকে রাইটটা মা চলে আল্লাহ যদি বাঁচায় রাখে কালকে আমি তোরে তেলাই নিতে পারি বোতল ভরে কালকে তেলাই নিতে পারি আজকে একটু একটু চলে কষ্ট এই কথা তুমি শুনি বাবার গাড়িটা নষ্ট হয়ে গেছে আজকে এই যে একদম সারাদিন খালি গাড়ি সারতে সারতে সব টাকা গেছে আমার কাছে টাকা ছিল আমি আমি ওই গাড়ি পিছে সব শেষ করছি ভালো লাগে না এক রাগ করিস না মা কথাই শুনি আমি কালকে এনে তোর কইলাম কালকে আমি এনে আজকে বাবা আজকে আচ্ছা, আজকে কি না থাকবো ছোট কি দিয়ে বুঝাবো একটু একটু আজকে রাত্রে ধৈর্য ধর কান্দিস যা যা ঘরে যা যা রাতের মধ্যে তেল নিয়ে আসবা না না খেয়ে থাকতো দেখবে নাকি ঘরে যা তারপরে দেখতেছি ব্যাপারটা হাই রে কপাল গরিবের যে কেন জন্ম নিলাম আজকে মেয়েটা ছেলেটা তেলের পিঠে খাবার চাইছে পারলাম না একটু তেল কিনে দেবার লিখা হাই রে বাবা আমি কিসের বাবা এলাম এই দুঃখে আর বাবা লাগছে যা আল্লাহ যা করে দেবে দেখি আজকে খেয়াল আমি আজকে আসা যাবো না তো মাইয়া রাগ ঘোষা করে লাইছে আমার সাথে আমি এখন যাই দেখি টাকা টুকা বারোটা করে এই তেল আনা পারি নাকি যাই আমি আব্বা যে না আমি যে এখন রান্না কোনো না না রে ভাই বাবার না ইনকাম নাই একটু ছোট মানুষ এগুলো বুঝবি না পিঠা তোরা নিজে কিভাবে বানিয়ে খাওয়াবো তেলই তো আনতে পারে নাই এভাবে সংসার তুই এক তেলের পিঠা খাইতে চাইস না ভাই কিভাবে আমি তেলের পিঠা তোর বানাই খাওয়াবো চল ঘরে যাই দেখবি আজকে রাতে বাবাই যদি তেলে এনে দেয় তেলের পিঠে রাতের খাওয়াবো আজকে আমার মা মরা দুটি সন্তানের মুখে আমি তেলের পিঠা খাইতে দিতে পারলাম না কিভাবে বা দিব এই তেল এই তেলের যে দাম আমার মতো সামান্য একজন রিক্সা চালক আমি কি করে সম্ভব আমার এত টাকা দেয় তেল আমি তেলের পিঠে আমার বাচ্চারে খাওয়াবো কেনই বা হবে না এই সমাজে কিছু অসাধু দিক তারা টোনকে টোন তেল মজুত করে রাখছে কিন্তু গাছকে আজ আমার মতন রিক্সাওয়ালা সামান্য একটু একটু তেলের জন্য আজকে আমি আমার বাচ্চার মুখে তেলের পিঠে খাওয়াইতে পারলাম না তেলের পিঠে আবার কি করে খাওয়াবো আমি তো তাকে একটু তেল দিয়ে যে একটু তরকারি রান্না করবে সেটাই আমার দেওয়ার সমর্থন নাই হায় হায় রে জীবন এই হচ্ছে আমাদের জীবন যাই দেখি তেল কি ব্যবস্থা করতে পারি কিনা